আসলে গাইস ভিডিওটি আমি দিতে চাচ্ছিলাম না তারপর ভাবলাম যে ভিডিওটি নিয়ে চলে আসি তো অনেকে বড় বড় ইউটিউবার আসো বা ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটর আসো যারা কিনা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখে থাকো তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকছে প্রত্যেকে এমন একটা ভিডিও তোমরা বানাও কেননা গাছ বাংলাদেশের সার্ভার আমরা চাই না কেন আমরা বাংলাদেশের সার্ভার চাই না তো গাছ কিছুদিন ধরে আমি লক্ষ্য করতেছি যখনই ফেসবুকে ঢুকতেছি দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান সার্ভারে আমাদেরকে এই আইটেম ফ্রিতে দিচ্ছে ইন্ডিয়ান সার্ভারে আমাদেরকে ওই আইটেম ফ্রিতে দিচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে আমরা কোনো কিছুই ফ্রিতে পাচ্ছি না না বা বাংলাদেশ সার্ভার থেকে আমরা কোনো কিছু কিন্তু এখন পর্যন্ত সুযোগ সুবিধা পাইনি তো একটা জিনিস লক্ষ্য করো যখন আমরা ইন্ডিয়ান সার্ভারে ছিলাম তখন কিন্তু আমাদেরকে কোনো ভালো আইটেম বা ভালো ভালো কিন্তু কোনো কিছু আমাদেরকে ব্যাক দেওয়া হয়নি এছাড়া কিন্তু আমাদের নেট প্রবলেম কিন্তু প্রতিনিয়ত বেড়ে গিয়েছিল যার কারণে কিন্তু আমরা আন্দোলন করে বাংলাদেশ সার্ভারটা নিয়ে আসলাম তো বাংলাদেশ সার্ভারটি নিয়ে এসে কি হলো গাইস বাংলাদেশ সার্ভার আমাদের ইন্ডিয়ান সার্ভার থেকে আরও বড় চুতিয়া হয়ে গেছে যার কারণে আমরা কিন্তু বাংলাদেশ সার্ভার থেকে কোনো প্রকার কোনো সাপোর্ট বা বাংলাদেশ সার্ভার থেকে কিন্তু কোনো প্রকার কোনো সাহায্য এখন পর্যন্ত আমরা পাইনি তাহলে গ্যাস আমাদের আন্দোলন করে এই বাংলাদেশ সার্ভারটা নিয়ে এসে কি লাভ হলো আমরা ভেবেছিলাম যে বাংলাদেশ সার্ভার আসবে আমরা একটু ভালোভাবে খেলতে পারবো আমাদের পিং প্রবলেমটা একটু সমাধান হবে কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা পিং প্রবলেমের কোনো উন্নতি দেখিনি বা পিং প্রবলেমের কোনো কাজ কিন্তু এখন আমরা করতে দেখিনি এখন পর্যন্ত কিন্তু আমরা ভালোভাবে আমাদের বাংলাদেশ সার্ভার পাওয়ার পরেও কিন্তু বাংলাদেশ সার্ভারে আমরা খেলতে পারতেছি না তো গাইস এই কথা বাদ দিলাম তো বাহিরের সার্ভারে বা ইন্ডিয়ান সার্ভার থেকে আমরা চলে এসেছি তো এখন ইন্ডিয়ান সার্ভারে প্রতিদিন রিডিম কোড দেওয়া হচ্ছে যেখান থেকে তাদেরকে এ এর স্কিন তাদেরকে ব্রেক ডান্সের বান্ডিল তাদেরকে কিন্তু ব্ল্যাক টি শার্ট ফ্রিতে দিচ্ছে আর আমাদেরকে গাইস যে ব্ল্যাক টি শার্ট কিন্তু আমাদেরকে ফ্রিতে দিয়েছিল প্রায় আজ থেকে অনেক দিন আগে আমাদেরকে ফ্রিতে দিয়েছিল তো সেই ব্ল্যাক টি শার্ট আমাদেরকে তেরো হাজার চোদ্দো হাজার ডায়মন্ড দিয়ে খরচ করে বের করতে হয়েছে যে ব্ল্যাক টি শার্টটি আমাদেরকে ফ্রিতে দিয়েছিল এছাড়া ইন্ডিয়ান সার্ভারে এখন কিন্তু হুড়োহুড়ি প্রত্যেক দিন কিন্তু তাদেরকে রিডিম করে দেওয়া হচ্ছে আর আমাদের বাংলা সার্ভারে এখন পর্যন্ত কোনো কিন্তু আমরা আইটেম ফ্রিতে পাইনি এছাড়া কয়েকদিন আগে কিন্তু আমাদেরকে একটা মাথার মুখোশ বা হেলমেটের মতন একটা কিন্তু ফ্রিতে দিয়েছিল সবুজ তো সেটি কিন্তু আমাদেরকে আবারও ব্যাগ দিচ্ছে তাহলে তোমরা হিসেব করো আমাদের অডিয়েন্সদের বা আমাদের প্লেয়ারদের কতটা চুতিয়া বানাচ্ছে আমাদের বাংলাদেশ সার্ভার এখন গাইস কিছু অডিয়েন্স বলবে যে আমরা এত আইটেম দিয়ে কী করবো এত রেয়ার রেয়ার আইটেম দিয়ে আমরা কী করবো একজন ভালোভাবে খেলতে পারলে আমরা প্রো প্লেয়ার হ্যাঁ গাছ মানলাম যে তোমাদের ভালো মুভমেন্ট স্পিড বা ভালো খেলার প্রতিভা থাকলে তোমরা একজন প্রো প্লেয়ার কিন্তু যেই আইটেমগুলি আমাদের ইন্ডিয়ান সার্ভারে ফ্রিতে দিচ্ছে সেগুলো থেকে আমরা কেন বঞ্চিত হব আমরা এতদিন ইন্ডিয়ান সার্ভারে গেম খেললাম বা এতদিন আমরা ইন্ডিয়ান সার্ভার থেকে খেলে আসতেছি তো এখন পর্যন্ত কিন্তু আমরা ভালো তেমন আইটেম বা ডেইলি কিন্তু আমাদেরকে কোনো রিডিম কোড দেওয়া হয়নি আমাদেরকে রিডিম কোডও দেওয়া হয়েছে যে আমরা এখানে গিয়ে লাইভ স্ট্রিম দেখো ষাট মিলিয়ন পঞ্চাশ মিলিয়ন লাইভ স্ট্রিম দেখো তাহলে তোমরা কিন্তু ফ্রিতে পাবে এছাড়া কিন্তু আমাদেরকে ফ্রিতে দেয়নি আর এখানে কিন্তু তাদেরকে ফ্রিতে গ্যাস প্রতিদিন কিন্তু রিডিম কোড দেওয়া হচ্ছে যেখানে দশ হাজার শেয়ার বিশ হাজার শেয়ারে কিন্তু তাদেরকে অনেক ভালো ভালো আইটেম ফ্রিতে দিচ্ছে তাহলে কেন আমরা সেগুলো থেকে বঞ্চিত হব আর হ্যাঁ গাইস ভালো একজন প্রতিভা বা ভালো হাতের মুভমেন্ট থাকলে কিন্তু তোমরা একজন প্রো প্লেয়ার হবে তো প্রো প্লেয়ার হতেও তো গাইস আমাদের তো নেট কানেকশনটা ভালো থাকতে হবে নেট কানেকশন ভালো না হলে তোমরা কিভাবে নিজের মুভমেন্ট আনবে তোমরা অ্যানিমিকে মারতেছো দেখা যাচ্ছে তুমি নিজে মরে আসো তাহলে এরকম নেট স্পিড দিয়ে তোমরা কিভাবে একজন প্রো প্লেয়ার হবে আমাদেরকে বলো তো গাইস ইন্ডিয়ান সার্ভারে আমাদের নেট সমস্যা দিচ্ছিল বলেই কিন্তু আমরা বাংলাদেশ সার্ভার নেওয়ার জন্য আন্দোলন করেছিলাম তারপরে গাইস আমরা বাংলাদেশ সার্ভার পেয়েও কিন্তু এখন পর্যন্ত নেট সমস্যার কোনো সমাধান আমরা পাইনি এছাড়া আমরা ভেবেছিলাম আমরা বাংলাদেশ সার্ভারে আসবো আমরা ভালো ভালো আইটেম দেখতে পাবো ভালো ভালো ইভেন্ট দেখতে পাবো তো গাইস সেই জায়গায় কিন্তু আমরা কোনো ইভেন্ট বা ভালো ভালো কোনো ইভেন্টও দেখতে পাচ্ছি না আমাদেরকে সাধারণ কিছু ইভেন্ট দেওয়া হচ্ছে যে ইভেন্টটা কিন্তু আমরা ইন্ডিয়ান সার্ভারও দেখতে পাচ্ছি তাছাড়া গাইস আমরা কিন্তু ম্যাজিক কিউবে এখন পর্যন্ত কিন্তু ভালো কোনো আইটেম বা ভালো কোনো বান্ডেল কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি আমরা ভেবেছিলাম ম্যাজিক কিউবে আমাদেরকে ভালো ভালো অনেক রেয়ার রেয়ার আইটেম অ্যাড করা হবে কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমাদের ম্যাজিক কিউবে ভালো কোনো ইভেন্ট অ্যাড করা হয়নি তাহলে বলো আমরা বাংলাদেশ সাবার পেয়ে আমরা কি সুবিধা এটা পেলাম আমরা বাংলাদেশ এত আন্দোলন করে কত জায়গায় আমরা কত কি করার পরে আমরা বাংলাদেশ সাবারটা নিয়ে আসলাম তারপরে আমরা এমন কি সুবিধা পেলাম আমাদের বাংলাদেশ সাবার থেকে তোমরা একটি বলো যার কারণে গেছে আমরা এই কথাটি বলতে বাধ্য হচ্ছি যে বাংলাদেশ সাবার আমরা চাই তো গাছ ইন্ডিয়ান সাবারে আমাদেরকে যেভাবে চুতিয়া বানানো হচ্ছিল এখন বাংলাদেশ সার্ভারে এসব কিন্তু আমরা সেমভাবে ভাবে কিন্তু চুতিয়া হয়ে যাচ্ছে আমাদেরকে কিন্তু চুতিয়া বানাচ্ছে গ্যারেনা বারবার তো গাইস এখানে কিন্তু সরাসরি আমরা গ্যারেনাকে দোষ দিতে পারি না এখানে কিন্তু সম্পূর্ণভাবে দায়ী আমাদের কিন্তু মডারেটরগুলো তো আমরা যখন ইন্ডিয়ান সার্ভারে ছিলাম হ্যাঁ গাইস তখন কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে মডারেটর আমাদের আমাদেরকে কিন্তু ভালো কোনো কিছু ব্যাগ দেয়নি বা ভালো কোনো কিছু কিন্তু ফ্রিতে দেয়নি আর আমাদের বাংলা সার্ভারের মডারেটর সেম একই হয়েছে তাদের কাছে টাকা খেয়ে খেয়ে গাইস তারাও এখন কিভাবে আমাদের কাছ থেকে আরও টাকা খেতে পারে সেই বুদ্ধি কিন্তু তারা প্রতিনিয়ত করে যাচ্ছে এই জন্য গাইস আমরা সম্পূর্ণভাবে কিন্তু দায়ী করতে পারি আমাদের মডারেটরগুলোকে যাদের জন্য আমাদের বাংলা সার্ভারে আমরা এখন পর্যন্ত কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না তো গাছ আর বেশি কথা বলবো না ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা যদি মনে হয় যে বাংলা সার্ভার আমাদেরকে চুতিয়া বানাচ্ছে তাহলে গাছ তোমরা অবশ্যই শেয়ার করতে পারো তোমাদের বন্ধুদের কাছে তা যাতে তারাও জানতে পারে যে বাংলা সার্ভার কিভাবে আমাদেরকে ধোকা দিচ্ছে বা কিভাবে আমাদেরকে বাংলাদেশ সার্ভার থেকে টাকাগুলো নুতে নিচ্ছে ঠিক আছে তো গাছ ভালো থেকে সবাই বাই বাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো সুস্থ থেকে সবাই আর আশা করি এই আন্দোলনটা আমরা চালিয়ে যাব আর সফল হব বাই 拜拜